ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ এক ভাই জানতে চেয়েছেন যে সাহু সাজদার নিয়ম কি তা সালামের আগে হবে না পরে হবে সম্মানিত দিনী ভাই এটা একটি অত্যন্ত ব্যাখ্যা সাপেক্ষ একটি বিষয় মূলত সাহু সাজদা যে কারণে হয় তা সার্বিক দৃষ্টিতে বিবেচনায় তিনটি কারণে হতে পারে এক হলো সলাতে কোনো রাকাত সংখ্যা বেশি করা অথবা সলাতের মধ্যে কোনো বিষয়কে বেশি করা দ্বিতীয়ত সালাতের মধ্যে কোনো রোকন আরকানকে কম করা তৃতীয়ত সালাদ সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা এই তিনটি কারণে মূলত সাহস সাজদা দেওয়ার প্রয়োজন হয় এখন কখন কিভাবে হবে এটা একটু তো ব্যাখ্যা সাপেক্ষ বিষয় তো সর্বসাকুল্য কথা হলো যে শাহু সাজদা সালামের পূর্বে হবে যখন সলাতের কোনো ওয়াজিব কাজকে ছেড়ে দেবে অথবা কোনো রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে নিবেদিত হবে যে আমি কত রাকাত পড়েছি বা পড়িনি কিন্তু তার কাছে একটা প্রাধান্য পাবে যে আমি এত রাকাত পড়েছি এরকম একটা নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছাবে সিদ্ধান্ত উপনীত হবে মনে মনে তখন সাহস সাজদা হবে সালামের পূর্বে আর যদি কোনো সালাতের রাকাত সংখ্যা বৃদ্ধি করা হয় অথবা সালাতের কোনো একটা কর্তব্য দেওয়া অথবা কোনো কিছু যে পরিমাণে পড়তে হয় তার চেয়ে বেশি পড়েছে অথবা সালাতে কোনো রোকনকে বেশি করেছে অথবা সালাতের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে হ্যাঁ এবং তার কাছে কোনো একটি বিষয় নিশ্চিত ধারণা জন্মেছে যে হ্যাঁ এত রাগাত পড়েছি তখন তা সালাম ফেরার পরে হবে এ হলো সংক্ষিপ্ত দুটি মূলনীতি এছাড়াও বিস্তারিত জানতে চাইলে সালাদ বিষয়ক যে সমস্ত নির্ভরযোগ্য গ্রন্থ আছে যেমন আপনার সেফাতুসলাতিন নাবি লীল আলবানী রহমাহুল্লাহ তারপরে বাংলা হাদিস যে সফট সফটওয়্যারটা আছে অ্যাপসটা আছে সেখানে যতগুলো সলাত মুবাসির তারপরে সলাতুর